এক দুই তিন চার বেটি খারাপ ও বাসারাতে উঠি নাকি শক্তি নাই শক্তি নাই তোর শুরু কর এক এক দুই কিরে তিন সিপাত তিন আরও চেষ্টা করবে কি আর্মি চাকরি তো খাই দিবি চার হ্যাঁ, চলো পাঁচ হাড্ডি ফুটা শুরু হয়েছে কি আর আরো দশ বার করে নিবি আর ফুল দশ বার কর হ্যাঁ। এক দুই তিন চার পাঁচ ছয় सात सात सात आठ सात आठ सात सात आठ नाय नाय अरे म आगो त कसरी छु